গর্ভবতী মে ওরে ও সুন্দরী মেয়ে ওরে ও রূপবতী মে ওরে ও সুন্দরী মে রূপের বড়াই করোনা রূপ চিরদিন কারোরই থাকে না রূপ চিরদিন তোমার রবে না ওরে ও রূপবতী মেয়ে করো না রূপ চিরদিন কারোরই থাকে না রূপ চিরদিন তোমারও রবে না সাগর থাকতো না যদি না থাকতো জল পুরুষারা নারী তেমনই অবিকল পুরুষারা নারী তেমনই অবিকল সাগর থাকতো না যদি না থাকতো জল পুরুষারা নারী তেমনই অবিকল বাগান চারা ফুল বাগিচায় ফুল তো ফোটে না জরা ফুল কেউ কখনো ভালোবাসে না ওরে ও রূপবতী মেয়ে ওরে ও সুন্দরী মেয়ে রূপের বড়াই করো না রূপ চিরদিন কারোরই থাকে না রূপ চিরদিন তোমারও রবে না জমিন থাকতো না যদি না থাকতো আকাশ সুরভি থাকতো না যদি না থাকতো বাতাস সুরভি থাকতো না যদি না থাকতো বাতাস জমিন থাকতো না যদি না থাকতো আকাশ সুরভি থাকতো না যদি না থাকতো বাতাস ফাগুন চারা ফুল বাগিচায় ফুল তো ফোটে না জরা ফুল কেউ কখনো ভালোবাসে না ওরে ও রূপবতী মেয়ে ওরে ও সুন্দরী মেয়ে রূপের বড়াই করো না রূপ চিরদিন কারোরই থাকে না রূপ চিরদিন তোমার রবে না ওরে ও রূপবতী মেয়ে ওরে ও সুন্দরী মেয়ে করো না রূপ চিরদিন কারোরই থাকে না রূপ চিরদিন তোমারও রবে না